জীবনে অসফল হওয়া এমন অনেক মানুষই আছেন যারা এই জিনিসটা বোঝেন না যে যখন তারা হার মেনে নিয়েছিলেন তখন তারা সফলতার কতটা কাছে ছিলেন টমাস আলভা এডিসন ব্যস্ত থাকার অর্থ সর্বদা বাস্তবে কাজ করাকে বোঝায় না টমাস আলভা এডিসন অহিংসা উচ্চ নৈতিকতার দিকে পরিচালিত করে টমাস আলভা এডিসন যতদিন না আমরা সবাই সকল জীবিত প্রাণীদের ক্ষতি করা না ছাড়ব ততদিনই আমরা জঙ্গলি থাকব টমাস আলবা হ্যাডিসন আমি আমার জীবনে একদিনও কাজ করিনি এসবই মনোরঞ্জন ছিল টমাস আলভা হ্যাডিসন ব্যাকুলতা হলো অসন্তোষ আর অসন্তোষ হলো প্রগতির ক্ষেত্রে প্রথম আবশ্যক জিনিস টমাস আলভা হ্যাডিসন আপনি আমাকে যে কোনো সম্পূর্ণ সন্তুষ্ট ব্যক্তিকে দেখান আর আমি আপনাকে একজন অসফল ব্যক্তি দেখিয়ে দেব তোমার সাল এডিসন আমি এই তথ্যে গর্বিত যে আমি কখনো হত্যা করানোর জন্য অস্ত্রের আবিষ্কার করিনি সাল আলভা সব সবথেকে ভালো চিন্তা নির্জনে করা সম্ভব আর সবথেকে বেকার চিন্তা অশান্ত পরিবেশে টমাস আলভা কোনো চিন্তার মূল্য সেটার ব্যবহারে নিহিত আছে টমাস আলভা এডিসন